আমি আপনাদেরকে বলেছিলাম আজকে যে ভিডিওটি নিয়ে আসবো সেটি হলো পার্সের পরিস্থিতি এবং মিটার ধরে কীভাবে পার্স মেপে বের করবেন কোনটি ভালো এবং কোনটি খারাপ আশা করি আজকে আমার এই ভিডিওটি দেখলে আপনাদের পার্স এবং মিটার সম্পর্কে আর কোনো ভিডিও দেখতে হবে না আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন কোন পার্সটি ভালো আছে এবং কোনটি খারাপ আছে নিজেরাই নির্ণয় করতে পারবেন তো কথা না বলে চলে যাচ্ছে সরাসরি ভিডিও স্ক্রিনে আপনারা দেখুন এবং দেখে ভিডিও শেষে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কারণ আমাদের ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আপনাদের লাইকেই আমাদের প্রেরণা দেয় ভিডিও তৈরি করে দেবার জন্য তো আমি আগেই বলি আমি কিন্তু কাজে সময় প্রায়ই ব্যস্ত থাকি সেক্ষেত্রে আমার ভিডিওটি একটু দেরি হয় আসতে তো আপনারা যদি আমার ভিডিও রেগুলার দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দিবেন আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন বেশ কিছু পার্টস রয়েছে আমি এগুলো আপনাদেরকে মেপে মেপে দেখাবো কোনটার কীরকম ভ্যালু দেখাবে ভালো থাকলে এবং খারাপ থাকলে কীরকম দেখাবে সেটি বলে দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রথমে মিটারের অংশটুকু চিনে নেই মিটারের কোন অংশে কি মাপা হয় তো আপনারা এটি হলো আমাদের সিলেক্টর অংশ কাটা অংশটি আমাদের সিলেক্টর তো এখান থেকে এক্স টেন কে থেকে শুরু করে এক্স ওয়ান পর্যন্ত আমাদের ওমসের এবং ওমসের পার্টসগুলো মাপা হয় আর এই যে এখানে বাজার এই বাজারে আমরা শুধু স্পিকার মাপতে পারি এবং এখানে খেয়াল করলে দেখতে পারবেন এসি টেন থেকে এক হাজার পর্যন্ত ভোল্ট আছে এখানে দিয়ে আমরা কারেন্ট মাপবো আর এখানে এক হাজার ডিসি টেন থেকে এক হাজার পর্যন্ত আছে আমরা এখানে দশ ভোল্ট থেকে এক হাজার ভোল্ট ডিসি মাপতে পারবো এখানে এম্পিয়ার এটি ব্যাটারি এম্পিয়ার মাপার জন্য তো আমি এখন কিছু পার্স আপনাদেরকে মেপে মধ্যে দেখিয়ে দিচ্ছি কিন্তু কোনো অংশ রেখে মাপতে হবে তো আমরা প্রথমে কাটাটি এক্স হ্যান্ড্রেডে ফেলে নিচ্ছি যেহেতু আমরা অংশের কিছু পার্স মাপবো তা আমার হাতে ছোট্ট একটি স্পিকার এটি যখন আমরা দুই চারে ধরবো ভালো থাকলে কীরকম মাপ দেখাবে দেখেন খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমাদের মিটারটি ফুল শু করছে যদি কাটা থাকে তাহলে আর শু করতো না তো এটি হলো একটি ট্রানজিস্টার টিভির পাওয়ারও ব্যবহার করা হয় আটত্রিশশো সাত এটি কীরকম মাপ দেখাবে আমি মেপে দেখাচ্ছি তো আমরা প্রথমে একটি ঠ্যাং এক অংশে রেখে মাপছি কোনো প্রকার মাপ দেখাচ্ছে না এবং মাঝের অংশে রেখে মাপছি কিছু মাপ দেখাচ্ছে না এখন আমরা নেগেটিভটি ধরে পজিটিভ দিয়ে মেপে দেখব তো খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমাদের মিটারটি উঠছে যদি এই পাশটি পজিটিভে নেগেটিভ অংশে ধরে মাপলে এক সাইডে সম্পূর্ণ মাপ দেখাবে তিনো ঠ্যাঙের এবং অপর সাইডে মাপ দেখাবে না যদি কোনো এক ঠ্যাঙে একটুও মাপ দেখায় তাহলে পাশটি কাটা গেল আমাদের ট্রানজিস্টার এখন আমরা এই ফিল্টার সম্বন্ধে জানবো এটি অবশ্যই মাপার কিছু নেই এটি যদি নষ্ট থাকে সেক্ষেত্রে অনেক সময় এটি ঠ্যাং মরিচায় ভেঙে যায় এবং এটি ফুলে যায় ফেটে যায় তো এখানে আমাদের একটি দশ পনেরো ট্রানজেস্টার এটিও আটত্রিশশো সাতের মতো সেম মাপ এক সাইডে দেখাবে এক সাইডে দেখাবে না তো মিটারের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমাদের এক সাইডে মাপ দেখাচ্ছে না এবং আমি যদি কাটাটি ঘুরিয়ে অপর সাইডে নিয়ে আসি খেয়াল করলে দেখতে পারবেন মাপ দেখাচ্ছে এটি যদি এইভাবে মাপ না দেখিয়ে অপর সাইডে এক ঠেঙেও মাপ দেখায় তা সেক্ষেত্রে এটি কাটা এটা আমাদের পিএফ এই পিএফটি মিটারে কোনো প্রকার মাপ দেখাবে না যদি দেখায় সেক্ষেত্রে এটি কাটা এটি সহজে নষ্ট হয় না তবে এটি বেশিরভাগ ক্ষেত্রেই ফেটে যায় ফেটে গিয়ে লাইন শর্ট হয়ে যায় এটি হলো একটি নর্মাল ডায়োড তো এই নর্মাল ডায়োডটি এক পাশে মাপ দেখাবে অপর পাশে দেখাবে না যদি দেখায় সেক্ষেত্রে এটি শর্ট এটি বাদ এটি আমাদের জানার ডায়োড এটিও সেম নর্মাল ডায়োডের মতো মাপ দেখাবে যদি দোনো সাইডে মাপ দেখায় সেক্ষেত্রে এটি সম্পূর্ণ বাদ তো আমরা কি বেরি নিলাম এই বেরিটি আমাদের তিন ঠেঙে মাপ দেখাবে যদি কোনো এক ঠেঙে না দেখায় সেক্ষেত্রে এই বেরিটি বাদ খেয়াল করলে দেখতে পাচ্ছেন যেভাবে ঘুরে ফিরে মাপ না কেন তিন ঠেঙে মাপ দেখাবে যদি কোনো ঠ্যাঙে মাপ না দেখায় সেক্ষেত্রে এটি বাদ এটি হলো একটি অডিও আইসি সাউন্ডের এটি বেশিরভাগ ক্ষেত্রেই ফেটে যায় এবং ওভার হিট হয়ে সাউন্ড কম দেয় সেক্ষেত্রে এটি বাদ তো এটি মাপার কিচ্ছু নেই এটি অনেক সময় ফেটে যায় বেশিরভাগ ক্ষেত্রেই এটি শর্ট হলে এটি ফেটে যায় এখন আমরা কি কীভাবে সুইচ মাপবো সেটি দেখতেছি দেখব তো খেয়াল করলে দেখতে পারবেন আমাদের মিটারটি উঠেছে এখন যদি আমরা সুইচটি অফ করে আবার দেখি আমাদের মিটারটি উঠবে না আর এই মিটারটি এই পাশে হ্যাঁ, একটি কারেন্ট একটি ওই পাশে কারেন্ট আবার ওই পাশে একটি ডিসির লাইন যেটি নেবেন ওই পাশের লাইন তো এটি ব্যবহারের ক্ষেত্রে মাপার ক্ষেত্রে আমরা যে কোনো এক সাইডে ঠ্যাং ধরে মাপবো এবং সুইচ অন করে দেখব যদি আমাদের মাপ দেখায় তাহলে ভালো আর মাপ না দেখালে একটি প্রবলেম আছে এখন আমরা কিছু অংশের রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এটি সরাসরি মিটার ভুল শুরু করবে দোনো সাইডেই এটি একটি পিডিসি এটি দু সাইডেই ফুল মাপ দেখাবে এবং এটি নষ্ট হলে বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গায় পুরো যায় সেক্ষেত্রে এটি শর্ট হয়ে যায় শর্ট হলে এটির ভিতরে শব্দ করবে চাড়া দিলে শব্দ হবে সেক্ষেত্রে এটি আমরা ফেলে পাল্টে দিব এখন আমরা চব্বিশ নিরানব্বই একটি আউটপুট মেপে দেখব আউটপুট মাপার ক্ষেত্রে আমরা এক অংশ পজিটিভ অংশটি মাঝে ঠেঙে রেখে মাপ দিলে দেখতে পারবেন আমাদের মিটারটি শু করছে এবং নেগেটিভ অংশ যদি আমরা মাঝে ঠেঙে রেখে মাপি সেক্ষেত্রে এটি কোনো দিকে শু করবে না এটি হলো আমাদের আউটপুট এখন আমরা দেখব একটি ইনপুট কিভাবে মাপা হয় ইনপুট আমরা মাঝে ঠেঙে নেগেটিভ অংশ রেখে মাপলে দেখাবে না এবং মাঝে ঠেঙ্গে পজিটিভ রেখে মাপলে শু করবে তাও এক ঠ্যাঙে অপর ঠ্যাঙে শু করবে না সেক্ষেত্রে যদি অপর ঠ্যাঙে শু করে তাহলে এটি শর্ট শর্ট হলে এটি আমরা পাল্টে দিব এটি মাইক্রোফোন এটি মাপার একটি ভালো গুণ আছে এক্সটেনে রেখে এটি আমরা যদি নেগেটিভে পজিটিভ মিটারে রেখে এবং পজিটিভে নেগেটিভ রেখে স্পিকারটিতে ফু দিলে খেয়াল করলে দেখতে পারবেন মিটারের কাটা উঠানামা করে সেক্ষেত্রে স্পিকারটি ভালো আর যদি না উঠানামা করে তাহলে স্পিকারটি খারাপ এটি লাইট তো এটি আমরা এক্স ওয়ানে রেখে মাপলে আমাদের ব্যাটারিতে চার্জ থাকলে কিছু পরিমাণ জ্বলবে খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমাদের ভালো কি জ্বলছে আমরা এখন এই একটি সুইচ এক্সটেনে রেখে হান্ড্রেডে রেখে মাপবো অথবা ইচ্ছা করলে এক্সটেনে রেখেও মাপতে পারেন খেয়াল করলে দেখতে পারেন মিটারের কাঁটাটি উঠে আবার যখন আমরা সুইচটি অফ করে মাপবো মিটারের কাঁটাটি উঠবে না এটি হলো একটি সেন্সর সেন্সরের মাপ ট্রানজিস্টারের মতো সেম দেখাবে খেয়াল করলে দেখতে পারবেন আমরা এখন যেই পাঁচটি দেখছি এটি হলো রেজিস্ট্যান্স এটি আপনার কালার সম্পর্কে জেনে তারপরে এটি মাপতে পারবেন আমি অবশ্যই রেজিস্ট্যান্সের কালার নিয়ে পরবর্তী একটি ক্লাস আপনাদের সামনে নিয়ে আসব আপনারা চাইলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে পারেন তো এটি আমরা মাপার ক্ষেত্রে এক্স টেনে রেখে যদি এক্স টেনকে রেখে যদি মাপি আমাদের এই রেজিস্ট্যান্টটি টেনকে টেনকেই দেখাবে খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমাদের এটি টেন দেখাচ্ছে এবং আমরা যদি আরেকটু নিচে রেখে মাপি তাহলেও এটি টেন জায়গায় শু করবে এই রেজিস্ট্যান্সগুলা বিভিন্ন মানের সাথে অ্যাডজাস্ট করে মাপতে হয় দেখেন এটির মাপ কিন্তু আবার সেম এরকম দেখাচ্ছে না এটির মাপ অন্যরকম দেখাচ্ছে এটি যত কালার ততটুকু মান দেখাবে আমি এটি নিয়ে আপনাদের সামনে পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট করে আমাকে বলেন তো আশা করি আমার এইখানে যত পার্স আছে আমি সবগুলোর মাপই আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এখানে আরও একটি পিসি রয়েছে পিসিটি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এটি কীভাবে মাপতে হয় পিসি আমরা এক পাশ থেকে ঠেঙে দুলে দুনো ঠেঙে দুললে কোনো প্রকার মাপ দেখাবে না এবং অপর পাশে দুললে ডায়োডের মতো এক পাশে দেখাবে আরেক পাশে দেখাবে না দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখানোর মতো আর কোনো পার্টস নেই আশা করি আমি যেটুকু অংশের কাজ আজকে আপনাদেরকে বুঝিয়েছি আপনারা বা করতে পারবেন তো আমাদের স্পিকার বাজার যেটা বাজার অংশে আমরা যদি মিটার রাখি তাহলে এটি স্পিকার লাগালে স্পিকার প্যান প্যান করবে আমাদের বাজারটি কাটা সেক্ষেত্রে আমি বাজারের মাপ দেখাবো না এখন আমি আপনাদের ভুল সম্বন্ধে আইডিয়া দিব আমরা মিটার সিলেক্টর অংশটি এক্সটেন বলতে ফেলে নিয়েছি এখন যদি আমরা দুটি কাটা এক করি তাহলে আমাদের মিটারটি শু করবে না এবং ব্যাটারিতে প্লাস মিনাসে রেখে ধরলে আমাদের মাপটি দেখাবে ব্যাটার ভিতরে কত ভোল্ট আছে এক্ষেত্রে আমরা এখান থেকে এক হাজার ভোল্ট পর্যন্ত ডিসি মাপতে পারবো যত ভোল্ট তত অংশে ফেলে এখন আমি এমপিআর সম্বন্ধে বলেছিলাম এই যে এমপিআর দেখাচ্ছি খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমাদের এমপিআরের ক্ষেত্রে ব্যাটারিতে যতটুকু এমপিআর আছে ঠিক ততটুকুই বাড়ি দিচ্ছে তো এই সাইডে আমরা যদি আড়াইশো থেকে কারেন্টের হয় তাহলে আমাদের কারেন্টের মাপটি দেখাবে তো মিটার সম্বন্ধে আরও যদি কোনো প্রকার আইডিয়ার দরকার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে জানাবেন